আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি মাইক্রোজব সাইটে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টে বাকি প্রসেসগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম শুধুমাত্র কীভাবে টাস্কগুলো সাবমিট করবেন বা কমপ্লিট করবেন সেটা কিন্তু দেখানো হয়নি তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমি এই সাইটের নিয়েই একটি সেকেন্ড পার্ট টিউটোরিয়াল তৈরি করব তো মূলত আজকেই এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আপনাদের সামনে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো চলুন কাজ শুরু করি পূর্বের সাইটটির নাম হচ্ছে জব্বা ডট কম এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কেউ যদি অ্যাকাউন্ট এখনও তৈরি করে না থাকেন অবশ্যই অ্যাকাউন্টটি পূর্বের ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন আর যারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন তারা সরাসরি এই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার মেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি এবং ক্যাপচাটি ভেরিফাই করে এইখানে বলছে কার্ড এখানে আমি কার্ড সিলেক্ট করতেছি আচ্ছা কার্ড সিলেক্ট করার পরে দেন এখানে verify okay then log in আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেখেন আর্ন মানি আপনি কি একজন এমপ্লয়ি না এমপ্লয়ার আমরা অবশ্যই এখানে ইনকাম করার জন্য আসছি সেজন্য অবশ্যই আমরা আই এম এন এমপ্লয়ি তো এইখানে ক্লিক করলেও হবে অথবা আমরা একটু ব্যাকে চলে যাই এখানে ক্লিক করলে হবে আই এম এন এমপ্লয়ি অথবা এই ডান দিকে কর্নার থেকে এই যে ফাইন্ড জব এইখানে ক্লিক করলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত জব লিস্টগুলো পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর জব এখানে আপনি যে কোনো জব টাইটেল সার্চ করে খুঁজে বের করতে পারেন অথবা এই যে ফিল্টার বাই ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন search and click sign up তারপর হচ্ছে গেট কমেন্টস আর ভোট তারপর হচ্ছে ফোরাম তারপর হচ্ছে article writing blog website owners download তারপর হচ্ছে others mobile application survey adult job social media task SEO task Telegram এবং ডিসকর্ড মানে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই সবগুলো ভিডিও কিন্তু এখানে এই সরি আর সবগুলোর টাস্কগুলো কিন্তু একসাথে এখানে লিস্ট করা আছে এখানে পেজ রয়েছে অনেকগুলো তো আমরা যদি ক্যাটাগরি অনুযায়ী খুঁজি তাহলে খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো আমরা পেয়ে যাব তো আমি এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতেছি না আমি জাস্ট এখান থেকে একটু কাজ কমপ্লিট করে আপনাদেরকে একটু দেখাই দেব ঠিক আছে তো এইখানে বলছে post like to ten different site আচ্ছা okay sign up task and job by affiliate program এটা গেল রিয়েল টেলিগ্রাম মেম্বার তারপর হচ্ছে as a friend register complete Google search আচ্ছা সাইন আপ ভেরিফাই অ্যাকাউন্ট কি বলছে ফ্রি এতক্ষণ রেজিস্টার ভেরিফাই অ্যাকাউন্ট কি বলছে tweet this and get paid instantly okay আমরা এই কাজটা করি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কাজের আর কি এই কাজটা করলে আপনি zero point zero three cent পাবেন তাহলে আমরা এই কাজটার উপর একটা ক্লিক করব ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে job title tweet this and get paid instantly এখানে বলছে যে আপনাদের এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে যখন আপনি এই কাজটা কমপ্লিট করবেন কাজটা করতে তিন মিনিটের মতন সময় লাগবে এবং এগারোশো জন করতে পারবে তার ভিতরে এক হাজার চারজন করে ফেলেছে অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কোনো ইউজাররা এটা কাজ করতে পারবে ঠিক আছে এখন হচ্ছে description step tweet the text below on your Twitter ঠিক আছে এখানে বলছে এই যে এইখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনার টুইটারে টুইট করতে হবে ক্লিক হ্যাড টু টুইট ঠিক আছে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এটা আমাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং একটা দেখেন এখানে একটা টেক্সট আসছে এটা আমাদেরকে টুইট করতে হবে ঠিক আছে তারপরে আমরা এখানে টুইটে ক্লিক করব টুইটে ক্লিক করলে আমাদের এখানে টুইটার থেকে এটা টুইট হয়ে যাবে ঠিক আছে দেন আমরা আবার এখানে জব বাই চলে আসবো জব বাই চলে আসার পরে এইখানে আমরা কি করব do do this job and reserve the seat okay এখানে ক্লিক করব তারপরে বলছে if you send the tweet you can finish the job আপনি যদি টুইটটি করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি এখানে চেক করতে পারেন check my tweet and finish the task এইখানে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই আমাদের সাইটটা একটু লোড নেবে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা আবার আমরা পুনরায় কিন্তু আগের ড্যাশবোর্ডে চলে আসছি আচ্ছা আমরা আবার উপরে ডান দিকে কর্নার মেনু থেকে এইখান যাব হচ্ছে জব আই কমপ্লিটেড এই জায়গাটা যাব যে আমরা কোন কোন জবগুলো করেছি দেখেন এখানে এইখানে রয়েছে এই যে বিশ সেকেন্ড আগে এই কাজটা করেছি এটা কিন্তু পেমেন্ট আমরা দিয়ে দিয়েছি দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কিন্তু অ্যাপ্রুভ স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিক আছে তারপর বলছে send tweet and earn bitcoin এটাও এটা আমরা পোস্ট টুইট করেছিলাম এবং এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এটাও অ্যাপ্রুভ হয়েছে এগুলো অনেক আগের যেহেতু সাইটটা অনেক আগের বাট পপুলার মানে রিসেন্টলি এই সাইটে অনেক কাজ আসতেছে আপনারা চাইলে এখানে দৈনিক প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন আমি আশা করি তারপর আমরা আবার মেনুতে চলে গেলাম এবং দেন ফাইন জবে ক্লিক করব ফাইন জবে ক্লিক করার পরে এখানে আরও অনেক কাজগুলো আসবে এখানে আপনাদের সামনে তো আমরা এখানে আরও একটু ইজি কাজ দেখি যেগুলো কাজ খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটু দেখাই দিতে পারবো টুইট অ্যান্ড মেক মার্নিং আচ্ছা এটাতে এটা একটু দেখি এখানে ফেসবুকের কাজও রয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এই কাজটা এই কাজটা এই যে ক্লিক হেয়ার টু টুইট আমরা এখানে ক্লিক করব তারপরে এখান থেকে টুইটে ক্লিক করব ওকে তারপরে এখানে ক্লিক করব তারপর check my tweet and finish the task এখন আমাদের টুইটটি চেক করবে এবং এই টাস্কটি সম্পূর্ণ হইলে এখানে হবে কি বলছে you have complete this task এখন আপনি এখানে কি বলছে thank you for completing this task do you want to earn even more money আপনি কি আরও বেশি ইনকাম করতে চান share this link with other and earn five percent of their income forever মানে আপনি যদি আপনার এই রেফার লিঙ্কটা এখানে একটা রেফার লিঙ্ক আছে আপনার এই অ্যাকাউন্টেরই এগুলো যদি এই সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন তারা যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখান থেকে যারা ইনকাম করবে তার ইনকামের পাঁচ পার্সেন্ট করে কমিশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটাই বলেছে এখানে তো আমরা আপাতত এখন করতেছি না এই জন্য এটা ক্লোজ করে দেবো তো দেখেন you have successfully complete this task আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি যোগ হয়ে গেছে দেখেন চল্লিশ সেন্ট হয়ে গেছে তারপর আমরা এই যে জব আই কমপ্লিট এইখানে যদি আমরা ওপেন করি এটাকে তো দেখেন এইখানে এই যে দেখেন এটা ছাপ্পান্ন সেকেন্ড আগে আমি এটা কমপ্লিট করেছি যে অ্যাপ্রুভ স্ট্যাটাস সঙ্গে সঙ্গে পেমেন্ট কিন্তু করে দিয়েছে ঠিক আছে তো তারপরে আমরা আরও কয়েকটা কাজ দেখি কীভাবে আর কয়েকটা কাজ ইজিলি কমপ্লিট করা যায় যে ফেসবুক ইজি স্টেপ এটাতে যাইতে পারি এটাতেও তিন তিন সেন্ট রয়েছে step one go to Facebook ফেসবুকে প্রবেশ করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে আমরা ফেসবুকে লগ ইন করি তারপর কি বলছে সার্চ এই যে এটা লিখে সার্চ করতে হবে এটা একটা পেজ এখানে গেলে পেজ লিখে দিয়েছে তারপর হচ্ছে find page with blue logo with given name আমাদেরকে এটা লিখে সার্চ করতে হবে বেস্ট এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমরা এখানে এইখান থেকে যে পেজ সিলেক্ট করব তাহলে আমাদের সামনে শুধুমাত্র পেজগুলোই শো করবে ঠিক আছে তো বলছে ব্লু লোগো দিয়ে হ্যাঁ এই যে এই নামটা দেওয়া আছে তো আমরা এই এই পেজটা পেয়ে গেছি হ্যাঁ এই পেজটা আমরা পেয়ে গেছি তারপর কি বলছে like this like the page on the page go to community community অপশনে যাইতে বলছে click invite friend to like আপনাদের ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে বলছে and invite your all friend to like selecting all ঠিক আছে তো এইখানে প্রুফ হিসেবে কি চাইছে দেখেন যে প্রুফ হিসেবে আপনাকে কিছু দিতে হবে screen showing you invited all friend এই এই এই স্ক্রিনশটটা দিতে হবে তারপর প্রুফ হচ্ছে টাইটেল ইওর নেম মানে আপনার ফেসবুক নেমটা দিতে হবে তারপর screen showing after clicking invite friend when you already have invited all এই তিনটার স্ক্রিনশট দিতে হবে বা ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে ঠিক আছে তো আমরা এটাকে আমরা রিজার্ভ করে দেই এবং এখানে একটা সময় শুরু হয়ে গেছে তো এইখানে আমাদেরকে ইয়োর নেম হ্যাঁ আমরা এইখানে আমাদের ফেসবুকের নেমটা লিখে দেই ওকে লিখে দিয়েছি দেন এখানে কি বলছে আচ্ছা আমরা আগে এটা পেজে ঢুকি ঢোকার পরে এখানে আমরা এটাকে লাইক দেই এবং ফলো করে দেই আচ্ছা তারপরে কমিউনিটি ট্যাবে যাই তারপরে এইখান থেকে ইনভাইট করতে বলছে হ্যাঁ তো এইখান থেকে আমরা ইনভাইট করব হবে এইখানে এইখান থেকে যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এইখানে আসা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস হ্যাঁ তো ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পরে এইখানে আমরা অল ফ্রেন্ডস ওকে আমরা এখান থেকে আমরা এখান থেকে কিছু ফ্রেন্ডগুলোকে ইনভাইট করব অল ফ্রেন্ড বলেছে বাট চার হাজার ফ্রেন্ডকে তো আর একসাথে ইনভাইট করা সম্ভব নয় তাই আমরা এখান থেকে কিছু সংখ্যক ফ্রেন্ডগুলোকে ইনভাইট করব আর অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আমি এখানে কিছু ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতেছি সিলেক্ট করেছি মোটামুটি একশো জনের মতন ইনভাইট করি যেহেতু আর একটা বিষয় মনে রাখবেন যে কোনো প্রকার মানে রং প্রুফ সাবমিট করার চেষ্টা করবেন না তাহলে কি হবে জানেন আপনার অ্যাকাউন্টের কি লেভেল কমে যাবে বা আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে এই জব বয় সাইটটা খুবই ভালো ঠিক আছে আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন আচ্ছা এখান থেকে নেওয়ার পরে আমি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার আমি ব্যবহার করে থাকি এই সফটওয়্যারটা ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে কিবোর্ডের এইখানে এই যে প্রিন্ট স্ক্রিন এই বোতামটা চাপ দিলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যতটুকু মানে স্ক্রিনের অংশটুকু সিলেক্ট করতে চান ততটুকু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা এটা সেভ করব সেভ করব কোথায় ডেস্কটপে ডেস্কটপে আমরা এটা সেভ করে দিই দেন এই যে সেন্ট ইনভাইট হ্যাঁ সেন্ট ইনভাইটে ক্লিক করার পরে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে এইটাকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আপনি চাইলে যে অ্যারো কি দিয়ে যে এখানে অ্যারো কি আছে এই অ্যারো কিটা দিয়ে দেখায় দিতে পারেন ঠিক আছে তারপর এটা সেভ দিবেন স্ক্রিনশট টু ডেস্কটপে এটা আমরা সেভ করে নিলাম ওকে তারপরে আমাদের কাজ শেষ এখন আমরা এইখানে কি করব screen showing you invited all friend আচ্ছা এইখানে আমাদেরকে এক নাম্বার স্ক্রিনশটটা দিতে হবে এখানে আমরা এক নাম্বার স্ক্রিনশটটি দিলাম তারপরে নিচেরটাতে কি দিতে হবে screen showing after clicking invite friend when you already have invite all এইখানে পরের স্ক্রিনশটটা দিতে হবে যে এটা দিলাম দেন দেওয়ার পরে এই যে ফিনিশ দ্য টাস্ক এটাতে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করলে এই জবটা সাবমিট হয়ে যাবে হ্যাঁ তারপরে এরকম একটা অপশন আসবে আমরা এটা ক্লোজ করে দেব কি বলছে your proof has been submitted successfully এটা হ্যাঁ তো এইখানে এই এই ইয়াটা এই কাজটা আপনাকে একটু সময় নিব লাগবে মানে অ্যাপ্রুভ হইতে আমরা যদি এখানে যাই জব আই কমপ্লিটে যাই ঠিক আছে এই যে দেখেন পেন্ডিং রিভিউ বায়ার হ্যাঁ যে বায়ারটি কাজ দিয়েছে সে সম্পূর্ণরূপে এই কাজটি দেখবে যে আপনি সম্পূর্ণভাবে করেছেন কিনা ঠিক আছে যদি করে থাকেন তাহলে তারা আপনাকে এখানে এই যে অ্যাপ্রুভ যেমন লেখা উঠছে এখানে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে ঠিক আছে আর অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত এখানে পেন্ডিং রিভিউ দেখাবে ওকে তাহলে আবার আমরা চলে যাই হচ্ছে ফাইন জবে ফাইন্ড জব ওকে দেন এইখান থেকে আরও কয়েকটি কাজ দেখি আমরা যেটা করতে পারি ইজিলি খুব কি বলছে follow job boy on Instagram ইনস্টাগ্রামে আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো এটার জন্য আপনাকে বিশ সেন্ট দিচ্ছে তারা ঠিক আছে বিশ সেন্ট মানে প্রায় বিশ টাকার কাছাকাছি আঠারো টাকা বিশ টাকার কাছাকাছি তো এটাতে এটাতে আমরা ক্লিক করি হ্যাঁ ক্লিক করার পরে এখানে বলছে follow job boy on Instagram like first post যে পোস্টটা রয়েছে সেই প্রথমের পোস্টটাকে লাইক করতে হবে লিভ এ কমেন্ট ঠিক আছে একটা কমেন্ট করতে হবে ঠিক আছে এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল এই যে লিঙ্কটা তারা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা do this job and reserve the seat হ্যাঁ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কি বলছে প্রুফ হিসেবে কি বলছে জাস্ট সেন্ড দ্য স্ক্রিনশট শুধুমাত্র আপনাকে স্ক্রিনশটটা দিতে হবে ঠিক আছে তো এইখানে আমরা এই লিঙ্কটা ওপেন এ নিউ ট্যাব আমরা এখানে লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন করি ওকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জব বয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তো এখানে আমরা ফলো করব এই যে ফলো করলাম ফলো করার পরে জাস্ট প্রথম পোস্টটাকে লাইক করতে হবে যে পোস্ট এটা হচ্ছে প্রথম পোস্ট এটাকে লাইক করতে হবে ঠিক আছে তো প্রথম পোস্টটাকে লাইক দিয়ে দিলাম দেন যদি আপনাদের ইচ্ছা হয় দ্বিতীয় পোস্টটাকেও লাইক করে দিতে পারেন হ্যাঁ তৃতীয় পোস্টটাকে লাইক করে দিতে পারেন এভাবে কয়েকটা পোস্ট আর কি লাইক করে দিবেন ঠিক আছে তো এভাবে কয়েকটা পোস্ট আপনারা লাইক করে দেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে ফলো করার পরে এখানে একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে অ্যারো কি দিয়ে আপনারা চাইলে দেখায় দিতে পারেন ঠিক আছে এখানে টেক্সট নিয়ে লিখেও দিতে পারেন হ্যাঁ এখানে টেক্সট নিয়ে লিখে দিতে পারেন যে অলসো এখানে লিখে দিতে পারেন I also like some post posts and leave a comment যখন একটা কাজ করতে আপনাদেরকে এতগুলো টাকা দিবে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেই কাজটি করবেন আচ্ছা তাহলে তারপর আমরা এটা কি করব এটা আমরা এটা আমরা সেভ করব সেভ করে স্ক্রিনশট থ্রি ওকে এটা সেভ করে দিলাম ঠিক আছে এখন আমরা কমেন্ট করিনি যে এটাকে প্রথম পোস্টে যাব এখানে একটা কমেন্ট কমেন্ট করব হ্যাঁ কমেন্ট করার জন্য যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আমরা এখানে জব বয় জব বয়ের ইউজার আইডিটা দেখতে হবে হ্যাঁ জব বয়ের যদি আমরা ইউজার আইডিটা দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা যদি জব বয়কে মেনশন করি তাহলে দেখেন এই যে জব বয় জব বয় কম ঠিক আছে তাহলে আপনারা যদি এখানে তাকে মেনশন করেন বা তাকে ইয়ে করেন তাহলে এইখানে লিখতে হবে হচ্ছে at the rate job boy good job boy come is a very trusted trusted marketplace ঠিক আছে তো এইখানে আমরা এটা দিয়ে দিলাম দিয়ে পোস্ট করলাম ঠিক আছে তো দেখেন আমাদের এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো ওকে এই যে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের মানে যে আইডিটা প্রোফাইল লিঙ্কটা সেটাও দিতে পারেন ঠিক আছে তো এটারও পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি দিতে হয় ঠিক আছে এখানে আপনারা এই যেটা দিয়ে সিলেক্ট করে নেবেন দেন এটাকে সেভ করে দেবেন ফোর বাস আমাদের কাজ শেষ আমরা এটাকে ক্লোজ করে দেব ওকে ঠিক আছে তো এইখানে আমরা চুজ ফাইল এখানে আমরা ফাইলটাকে চুজ করব এটাকে সিলেক্ট করব warning please submit proof as proof as it is required on the proof section of the job proof আচ্ছা ঠিক আছে আমরা এখানে এক কাজ করতে পারি এখানে এখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের ইনস্টাগ্রামে যাব ইনস্টাগ্রামে যাওয়ার পরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্ক এটাকে কপি করব কপি করার পরে এটা এখানে আমাদের পেস্ট করে দিব গ্রুপে ঠিক আছে তো এখানে এখানে লিখে দিবেন যে this is my Instagram uh, profile link profile link ঠিক আছে okay then finish the task কাজ শেষ আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি এবং ফিনিশ দ্য টাস্কে ক্লিক করে দিয়েছি আমাদের কাজ শেষ ঠিক আছে এই কাজটির জন্য আপনাকে বিশ সেন্ট প্রদান করতে কি বলছে you can not apply this job you can not do this job because the hourly during limit of the job has been expired আচ্ছা জব জবের সময়টি পার হয়ে গেছে আমাদের ঠিক আছে you can not do this job you can not do this job because the early doing limit of this job has been extended okay আচ্ছা আচ্ছা আচ্ছা আমাদের সময়টি পার হয়ে গেছে দুই মিনিটের বেশি লেগেছে এর জন্য আমরা এই কাজটি করতে পারলাম না ওকে নো প্রবলেম আপনারা এই একই সিস্টেমে কাজগুলো করবেন ঠিক আছে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যে কাজটা পারবেন না ঠিক আছে সে কাজটা হ্যাঁ কখনো করতে যাবেন না বা ভুল কোনো ইনফরমেশন আপনারা এখানে প্রোভাইড করবেন না ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তারপরে আমরা আরও কিছু কাজ দেখি নেক্সট ভিডিওতে আমি দেখাবো হচ্ছে সাইন আপের কাজগুলো কীভাবে করতে হয় ঠিক আছে follow job boy on Twitter হ্যাঁ এটাকে আমরা ওপেন ইউ নিউ ট্যাবে ক্লিক করি ক্লিক করলে আমাদের জব বয়ের পেজটি দেখাবে আচ্ছা এখানে কি বলছে ফলো আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে ফলো করতে বলছে তো আমরা অলরেডি ফলো করে ফেলেছি তাহলে তাকে আনফলো করা যাবে না তার মানে এই কাজটা আমি করেছি একবার তাই আমরা এই কাজটা আর করা যাবে না ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে এখানে জব বয়ের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আরেকটি কথা মনে রাখবেন অবশ্যই যে প্রত্যেকটা টাস্ক এর জন্য নির্দিষ্ট কিছু সময় দেওয়া থাকবে তাই সে টাইম অনুযায়ী করার চেষ্টা করবেন ঠিক আছে সেই টাইম এর ভিতরে কাজগুলো কমপ্লিট করে সাবমিট করবেন ঠিক আছে easy survey best pay out rate এই সার্ভে রিলেটেড অনেক কাজ রয়েছে উনত্রিশ সেন্ট প্রায় উনত্রিশ টাকার কাছাকাছি হ্যাঁ এই কাজগুলো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে উইথড্রল প্রসেসে যে দেখেন আমার ফিফটি সেন্ট মানে হাফ ডলারের মতন ইনকাম হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এখানে আমি যদি উইথড্র মানিতে ক্লিক করি উইথড্র মানিতে ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে লাইট কয়েন অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে আমি এই যে লাইট কয়েন অ্যাড্রেসটা বা লাইট কয়েন ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন হ্যাঁ আমি সে রিলেটেড আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই একটি লাইট কয়েন ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেখানে আপনাদের এরকম একটি অ্যাড্রেস দেওয়া থাকবে যে এরকম এক্সাম্পল এই যে দেখেন ইজি মানে এক্সাম্পল হিসেবে যে এরকম একটা অ্যাড্রেস পাবেন ওই ওয়ালেটের ভিতরে ঠিক আছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন এবং মিনিমাম অ্যামাউন্ট হ্যাঁ মিনিমাম উইথড্রল লিমিটটা কত সেটা আপনারা পাবেন হচ্ছে এই যে এফ এ কিউ এই যে এফ এ কিউ ফ্রিকুয়েন্টলি আস কোশ্চিন ফ্রিকুয়েন্টলি আস কোশ্চিনে যদি যান তাহলে এইখান থেকে আপনি আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার এখানে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাফিলেটে কত কমিশন দিচ্ছে তারপর হচ্ছে কীভাবে পেমেন্ট উইথড্র করবেন এই যে দেখেন রিচ টেন ডলার হ্যাঁ আপনার ওয়ালেটে যখন আপনার অ্যাকাউন্টে দশ ডলার থাকবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে তারপর রেফারেল কমিশন কত দিচ্ছে যেমন ফাইভ পার্সেন্ট রেফারেল কমিশন দিচ্ছে তারা ঠিক আছে তো এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চিনের ভিতরে আপনার এখানে সব পেয়ে যাবেন আপনার এই অ্যাকাউন্টে যখন দশ ডলার থাকবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং লাইট কয়েন ওয়ালেটে নিতে পারবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে আমি লাইট কয়েন ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটি দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন ঠিক আছে খুবই সোজা আপনারা একবার দেখলেই ওয়ালেটটি তৈরি করতে পারবেন এবং ওয়ালেটে নেওয়ার পরে টাকাটা কিন্তু আপনার মোবাইল বিকাশ বা নগদে আসবে না সেখান থেকে আপনাকে এক্সচেঞ্জের মাধ্যমে আপনার মোবাইল বা বিকাশে নিতে হবে সেই রিলেটেড ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটিও দিয়ে দিব আপনারা শুধুমাত্র ওই ভিডিওটি দেখবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আর দেখানোর মতন তেমন কোনো কিছু নেই আরেকটি নিউজ আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে কি ফ্রিলান্সার লিমন ডট কম এটি একটি আমার এটি আমার ওয়েবসাইট তো এইখানে আমি বিভিন্ন ধরনের ব্লগ পাবলিশ করি থাকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ইনকাম করবেন গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুসেট ফ্রিতে পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর কীভাবে ইনকাম করতে পারবেন এইখানে টিআরএস বা ক্রিপ্টোকারেন্সি এগুলো এখানে হ্যাঁ ব্লগ আকারে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে কি আমাদের একটি একাডেমি রয়েছে এই একাডেমিতে আমরা অনলাইনে ক্লাস বা অফলাইন ক্লাস করিয়ে থাকি এবং এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে ঠিক আছে তো আমরা SEO data entry graphics design digital marketing affiliate marketing এবং আদার্স অন্যান্য যে কোর্সগুলো রয়েছে যেমন web page design web security হ্যাঁ affiliate marketing CPI affiliate marketing YouTube marketing এই কোর্সগুলো আমরা অনলাইন এবং অফলাইনে করিয়ে থাকি তো আপনাদের ভিতরে যদি কারো ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে ঠিক আছে তাহলে আপনারা আমাদের কাছে এই কোর্সগুলো করতে পারেন ঠিক আছে তো কোর্সগুলো করার আগে বা অ্যাডমিশন হওয়ার আগে এইখানে দেখে নেবেন যে ইন গ্যারান্টি অফ ইনকাম ইনকামের গ্যারান্টি থাকবে এবং course fee refund if you can earn income within পনেরো থেকে বিশ দিনে বিশ দিনের ভিতরে যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে আপনার কোর্স ফিটি ব্যাক দেওয়া হবে ঠিক আছে আর যারা ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নিচে এই যে enroll now or register here এখানে ক্লিক করলে একটা নতুন বক্স ওপেন হবে বা নতুন ট্যাব ওপেন হবে এইখানে আপনি আপনার নাম তারপর ইমেল অ্যাড্রেস ফুল নেম হ্যাঁ তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস হ্যাঁ তারপর ফোন নাম্বার পে কত টাকা পেমেন্ট করেছেন এটা এখানে দিবেন কিসে পেমেন্ট করেছেন এটা এখানে দিবেন ঠিক আছে যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেটি এখানে দিবেন ঠিক আছে তো এগুলো এখানে ইনফরমেশনগুলো সাবমিট করার পরে আপনার পেমেন্ট করে দেবেন ঠিক আছে আপনাদের সবগুলো কোর্স ফি একই হ্যাঁ আট হাজার পাঁচশো টাকায় যে কোনো একটি কোর্স আপনি এখান থেকে এনরোল করতে পারবেন এটা শুধুমাত্র আমার ভিডিওর প্রমোশনের জন্য বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ